Go be জীবন জুয়ায় হেরে গেলাম কবে যে কোথায় কি যে হলো ভুল জীবন জুয়ায় হেরে গেলাম বেহিসাবি মন রাখেনি হিসাব কি দিয়েছি যে পেলাম কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়া ভালোবাসা আছে কবিতায় আশা শুধু আছে নিরাশায় ভালোবাসা আছে কবিতায় আশা শুধু আছে নিরাশায় খুশি বেঁচে যে আমি যেন নেই আমাতে সবই আছে এ পৃথিবীতে আমি যেন নেই আমাতে সবই আছে এ পৃথিবীতে আলো হিসাবি মন রাখিনি হিসাব কি দিয়েছি কি যে পেলাম কবে যে কোথায় কি যে হলো ভুল জীবন জুয়াই হে